গাজীপুর সিটি কর্পোরেশনের সাতত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশিদুজ্জামান জুয়েল মণ্ডল নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি প্রতিদিনই কোনো না কোনো ইফতার পার্টিতে অংশগ্রহণ করছেন বিভিন্ন জনের কাছে দোয়া চাইছেন এবং ভোট চাইছেন যখনই যে কোনো কাউকে দেখছেন তখনই তার সাথে কুশল বিনিময় করছেন এবং আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছেন একটি ইফতার পার্টিতে বক্তব্য রাখেন রাশিদুজ্জামান জুয়েল মন্ডল বক্তব্য তিনি বলেন ঠিক আজকে যুবক ভাইরা যে উদ্যোগটি নিয়েছে এটি অত্যন্ত একটি মহান উদ্যোগ এটাকেই বলে যুবকের আজকে রমজান মাসে তারা একত্রিত দশজন বারো জন যুবক একত্রিত হয়ে আজকে ইফতার মাহফিল আয়োজন করেছে আজকে যদি আমাদেরকে বলতো আমরা আরো সব যদি তার বড় করে করতাম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই ধরনের মহৎ কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন এবং বিশেষ করে আপনারা জানেন আগামী পঁচিশে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচনে সামনে রেখে আমি এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছি আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন এবং আজকে ঠিক ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্দুল আলমিন সামনে রেখে মহান কাছে যে করেন সেই আমি আপনাদেরকে বলবো আমার জন্য মন থেকে একটু দোয়া করবেন এবং সম্মানিত রয়েছেন আমি দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে